আসসালামু আলাইকুম to everyone and welcome to TESOL Bangladesh আজকে কথা বলবো আইএলসের রাইটিং মডিউল নিয়ে আমার দীর্ঘ ট্রেনিং এক্সপিরিয়েন্সে আমি পেয়েছি স্যার আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি স্পিকিংয়ে নাইন পেয়েছি এইট পয়েন্ট ফাইভ পেয়েছি কিন্তু রাইটিংয়ে সিক্সের বেশি তুলতে পারছি না ভাইয়া আমি ডক্টর আমি ইঞ্জিনিয়ার আমি রাইটিংয়ে ছয়ের বেশি কোনোভাবেই তুলতে পারছি একাধিকবার পরীক্ষা দিয়েছি আসলে এই ফর্মাল রাইটিংয়ের জগৎটাই আলাদা এটিকে আলাদা করে শিখতে হবে আপনাকে এমনভাবে শেখানো হবে যাতে করে আপনি প্যারাগ্রাফিং ফরম্যাট কোয়েশ্চেন অ্যানালাইসিস সমস্ত কিছু আপনি আগে থেকেই শিখে যান পরীক্ষার হলে থিঙ্কার হওয়ার কোনো সুযোগই নেই পরীক্ষার হলে যা আপনি করবেন সেটি হচ্ছে শুধুমাত্র আপনি পয়েন্টগুলো ব্রেনস্টর্মিং করবেন সব কিছু জানা থাকবে এবং শুধু লিখতে থাকবেন ফর এক্সাম্পল আপনাকে কি কি শিখতে হবে অল্প সময় বলা মুশকিল এটি বুঝতেই পারছেন শর্টে বলছি যেমন একাডেমিক রাইটিংয়ে দুটি টাস্ক রয়েছে একটি টাস্ক ওয়ান একটি টাস্ক টু টাস্ক ওয়ানে আপনাকে specific vocabulary for task one question analysis format এই জিনিসগুলো শিখতে হবে এই জিনিসগুলো কোথাও সুন্দরভাবে আসলে লেখা নেই আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় এই জিনিসগুলোকে আমি সুন্দরভাবে শিখে থাকি এবং টেসল বাংলাদেশের আয়ার্স কোর্সে সেটি শেখানো হয়ে থাকে ফর টাস্ক টু আপনাকে যেটি করতে হবে ওই একই জিনিস একটু পার্থক্য রয়েছে সেটি হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস ভালো ভোকাবুলারি বলতে যা বোঝায় সেটি হচ্ছে definite or specific or appropriate vocabulary উল্টাপাল্টা না তাহলে আপনাকে স্পেসিফিক ভোকাবুলারি শিখতে হবে কোয়েশ্চেন অ্যানালাইসিস শিখতে হবে এবং সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেটি যত ধরনের প্রশ্ন রয়েছে আইলস টাস টু রাইটিংয়ে আপনাকে প্রতি ধরনের প্রশ্নের জন্য একটি করে নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতে হবে এবং সেটি শিখে নিতে হবে যাতে করে পরীক্ষার হলে আপনার সময় বেঁচে যায় এখন আসি general training writing module well অনেকে হয়তো আছেন যারা জেনারেল ট্রেনিং একাডেমিকের পার্থক্যটা বলছেন না একটু শর্টে আমি এক লাইনে বলে দিচ্ছি যারা ইমিগ্রেশনের জন্য বাইরে যাবেন অর্থাৎ বসবাস করতে যাবেন সেখানে পারমানেন্টলি এবং ওয়ার্ক করবেন তারা যে আইএলসটি দেবেন সেটি হচ্ছে জেনারেল ট্রেনিং তো এই জেনারেল ট্রেনিং আইএলসে রাইটিং টাস্ক ওয়ানে থাকে একটি লেটার রাইটিং খুব সহজ মনে হচ্ছে তাই তো বিশ্বাস করুন আর নাই করুন আমাদের দেশে আজ পর্যন্ত কখনো শেখানো হয়নি ইনফর্মাল লেটার কি সেমিফর্মাল লেটার কি এবং ফর্মাল লেটার কি এদের ভেতরে ডিকশন রেজিস্টার ফর্মালিটি স্যালুটেশন এগুলোর কি পার্থক্য রয়েছে এই জিনিসগুলো কি এই জিনিসগুলো এখন এই অল্প সময় বলা সম্ভব না এগুলো আমি আমার আইএস কোর্সে করিয়ে থাকি এবং সুন্দরভাবে শিখিয়ে থাকি এখন যদি এই জিনিসগুলো আপনি না জানেন এবং নিজের মনের মাধুরী মিশিয়ে আপনি একটি লেটার লিখেন আপনিই তো সেই লোক যে ফাইভ পয়েন্ট ফাইভ এবং ছয়ে আটকে থাকবেন আপনার স্কোর কখনোই বাড়বে না আসলে রাইটিং মডিউলের ক্ষেত্রে আমাদের মূল যেই সমস্যা সেটি হচ্ছে আমরা যে কি জানি না সেটিই জানি না তাহলে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমরা কি কি জানি না এবং সেই জিনিসগুলো জেনে নিতে হবে সেই জিনিসগুলো আমরা সযত্নে শিখিয়ে থাকি ঠেসলের আয়েলস রাইটিং কোর্সে ফাইনালি আয়েলস রাইটিং যে চারটি ক্রাইটেরিয়ার উপরে এক্সামিনাররা আপনাকে মার্কিং করে থাকেন সেই চারটি ক্রাইটেরিয়া হচ্ছে প্রথমটি হচ্ছে task response or task achievement দুটো একই টাস্ক ওয়ানের জন্য বলে টাস্ক রেসপন্স এবং টাস্ক টু এর জন্য বলে টাস্ক অ্যাচিভমেন্ট সেকেন্ড ক্রাইটেরিয়ানটি হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স অথবা ভোকেবুলারি তারপরেরটি হচ্ছে কোহিয়ারেন্স অ্যান্ড কোহেশন এবং চতুর্থটি হচ্ছে গ্রামেটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি আমরা যা করে থাকি আইস রাইটিং মডিউলে এই ক্রাইটেরিয়াগুলো শেখানোর জন্য সেটি হচ্ছে প্রতিটি মডেল অ্যান্সারকে এক একবার করে এক একটি ক্রাইটেরিয়ার জন্য মোট চারবার অ্যানালাইসিস করে আমরা ক্রাইটেরিয়াগুলো শিখিয়ে থাকি এবং এই ক্রাইটেরিয়াগুলো শেখার পরে আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন সেই প্র্যাকটিস রাইটিং বা রাইট আপগুলো চেক করার ব্যবস্থা আমরা এখন করেছি যাতে করে আপনি ওই ক্রাইটেরিয়াগুলো শিখতে পারবেন এবং একই সাথে আপনার লেখাটি আপনি চেকও করে নিতে পারবেন রাইটিং মডিউল নিয়ে আরও অনেক কথা হবে আমার আয়েল সেশনে thank you very much and thank you for watching আস সালামু আলাইকুম